কিছুক্ষণ আগে একটা জিনিস জানতে পারলাম ও মাই গড মানে সিরিয়াসলি হাসিরই কথা তো আজকে ব্লগ নিলাম না কেন নিলাম না প্রচুর খেতে ব্যস্ত হয়ে গেছিলাম বলে ওই জন্য আজকে আমার কাজেনের এক বছর অ্যানিভার্সারি বিয়ের অ্যানিভার্সারিতে পার্টি রেখেছিলাম কি যেন কি যেন এয়ার অ্যান্ড ফায়ার না হ্যাঁ ও জানতে পারলাম একটা জিনিস এদিকে আসো আমি কি বলে বলতে নেই মানে হিন্দু সমাজের উল্টো কাস্টের একটা ছেলে ওকে আন্ডার গ্রাজুয়েট মেয়েরা কেটে পনেরো থেকে কুড়ি হাজার টাকা স্যালারি পাবে এর থেকে বেশি না এমনই একটা গার্লফ্রেন্ড জোগাড় করেছে যে এটো খাওয়া মার হাজার জন চিবিয়ে চিবিয়ে খেয়েছে তাকে ওকে মেয়েদের কেটে পনেরো হাজারটা ইএমআইতে ডুবে রয়েছে টালির বাড়িতে থাকে <laughs> সে কম্পেয়ার করছে আমাদের স্ট্যান্ডার্ডের সাথে আমাদের স্ট্যান্ডার্ড এদিকে আসো আমাদের স্ট্যান্ডার্ড মানে বলে না ওই খালি কলসি রে কি যেন বলে না আওয়াজ বেশি এ এক্স্যাক্টলি এটাই হলো কথা মানে মানুষ নিজেকে কি না কি ভাবে একটা কথা আছে কি জানো তো হাওয়ায় বেশি উঠতে যাও না একটা একটা নিচে নামবে সেটাই হবে একজনের খুব তাড়াতাড়ি একজনের অবস্থা কি বলো চলো গাড়ি এসে গেছে ওটাই যেতে হবে মানে মানুষের স্ট্যান্ডার্ড কি করে যে এইটুকুতে মানুষ কি করে স্ট্যান্ডার্ড দেখায় জাস্ট মাথায় আসে না পরে বলবে আমরা নাকি জেলাসি করছি এইটুকু জিনিসের জেলাসি ভাই লেট ক্লিয়ার ইউ ওয়ান আমাদের পায়ের নখের ময়লারও যোগ্য না ওকে নিজে আগে গ্র্যাজুয়েশন হোক একটু নর্মাল গ্র্যাজুয়েট হয়ে দেখা দেন আমাদের কম্পেয়ার করতে আসবে গট Huh. <laughs>